জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি তবে কেন আমায় তুমি বলছো যেতে বহুদূর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব কথা জন্ম থেকে আমি তোমাকেই গুরু জন্মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি জন্ম থেকে আমি তোমাকেই গুরু জন্মানি তুমি জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর